I can see the light from your bedroom door You've been staying up late, I don't know what for সুপ্রভাত বন্ধুরা তো আজকে হচ্ছে বেনারসে সেকেন্ড দিন তো এখন দেখতেই পারছো রেডি হয়ে পুরো বসে রয়েছি তো আমরা হোটেল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি তো এখন মোটামুটি সাড়ে সাতটা বাজতে যায় তো সকাল সকাল পুজো দেব তাই এসছি একদম রেডি রেডি হয়ে তো মা বাবা দাদা গেছে ভেতরে পুজো দিতে তো ওরা বেরিয়ে আসলে তারপরে আমি আর ইমন যাবো পুজো দিতে তো এই হচ্ছে আমাদের আউটফিট ইমন পড়েছে একটা পাঞ্জাবি আমি পড়েছি শাড়ি তো অ্যাকচুয়ালি আর কি মানে আমাদের সবারই প্ল্যান ছিল যে শাড়ি বানিয়ে পাঞ্জাবি পরেই আর কি আমরা পুজোটা দেব তো মা বাবা যতক্ষণ না না আসছে ততক্ষণ এখানে বসে ওয়েট করছি তো আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে কালকে যেরকম বৃষ্টি পড়ছিল আজকে কিন্তু বৃষ্টিটা একদমই নেই সকালের দিকে তো বৃষ্টি হয়েছিল বলো বৃষ্টি হয়েছিল তো আশা করছি আর বৃষ্টি হবে না মেঘ আছে আকাশে মেঘ আছে আকাশে হ্যাঁ না হলেই ভালো হয় আর একদম সকাল সকাল এসেছি কারণ এখানে যত বেলা পড়ে না খুব বেশি ভিড় হয়ে যায় আর বারোটা অবধি মন্দিরটা খোলা থাকে বারোটা থেকে তিনটে অবধি আমার বন্ধ থাকে তো ওই জন্য একদম সকাল সকাল এসে তাড়াতাড়ি পুজোটা দিয়ে তারপরে আরও এদিক ওদিক আমরা করবো তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো এখন এসছি ব্রেকফাস্ট করতে তো বাবা এখানে ধোসা খাবে তো বাবাকে এখান থেকে ধোসা টোসা খাইনি তারপরে আমরা ওইদিকে যাবো ওইদিকে হয়তো আমরা কচুরি বা যা পাই দেখি কি পাওয়া যায় বা তোমরা পুজো কেমন দিলা ফাঁকা ছিল না গঙ্গার ঘাটে যাইনি আমরা এই দিকটা দিয়ে পুজো টুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে তো এত টায়ার্ড লাগছিল না এসে মানে ঘুমিয়ে পড়েছি সবাই ঘুমিয়ে পড়েছি তো বাইরেই ব্রেকফাস্ট করেছিলাম কচুরি জিলাপি এগুলো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করেছিলাম তারপরে মা বাবারাও আগে চলে এসছে তারপরে লস্যি খেলাম তো এখন বাজে হচ্ছে তোমার দেড়টা তো এখন যাব হচ্ছে লাঞ্চ করতে ওপরে যাবো লাঞ্চ করতে আর লাঞ্চ টাঞ্চ করে আবার একটু বেরোনোর প্ল্যানিং আছে মানে শহরের মধ্যে যেগুলো ছিল তোমার ঘোরার জায়গাগুলো সেগুলো দেখে নিয়েছি কিন্তু এবার যাবো যে শহরের বাইরে আরও দুটো মানে কি বলবো ঘোরার জায়গা রয়েছে তো সেখানে যাব তো সেখানে যেতে গেলে একটু সময়ও লাগবে আর দেখো খুব সুন্দর সুন্দর চুড়ি পড়েছি এখানে না প্রচুর দোকান চুড়ির মানে কি বলবো মানে তুমি দেখলে পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর চুড়ি রয়েছে মানে দেখো এই চুড়িগুলো এই মাঝখানের যে চুড়িগুলো রয়েছে এগুলো সবুজ দেখাচ্ছে এগুলো কিন্তু আসলে হচ্ছে ডিপ নীল তো এই চুড়িগুলো মাত্র পঞ্চাশ টাকায় বারোটা সেট আর এই যে এই চুড়িগুলো যেগুলো মোটা মোটা এইগুলো হচ্ছে এইগুলো পঞ্চাশ টাকা চারটে তো এই হাতেও রয়েছে আবার এই হাতেও রয়েছে তা আমিও পরেছি আর মাকেও পরিয়ে দিয়েছি মা হচ্ছে লালের মধ্যে পড়েছে মা পড়েছে এই মোটা মোটাগুলো পড়েছে আর এখান থেকে কিছু কয়েকটা মাকেও দিয়ে দিয়েছি মাও পড়েছে তো এখানে চুড়ি ভীষণই কম দাম তো মানে বেনারসে এসে আমি দেখলাম যে এত চুড়ির দোকান আর রাস্তায় রাস্তায় না এরকম ঝুড়ি ঝুড়ি করে চুড়ি বসে রয়েছে তাই না এখানে খুবই সুন্দর সুন্দর চুড়ির দোকান আর এই যে মেহেন্দি পড়েছি একটা লোক বসেছিল রাস্তার ধারে তো ইমন বলছে পড়বে দাঁড়ান ঠিক আছে পড়ি মাত্র কুড়ি টাকা নিয়েছে দেখো সারা হাত জুড়ে পরিয়ে দিয়েছে মাত্র কুড়ি টাকা নিয়েছে তো মা আবার দেখে বলছে কি বেশ ভালো তো আমিও পড়ো আলো ঠিক আছে আবার যখন বিকালবেলা যাব তখন না তুমিও পড়ো ভালোই লাগছে বেশ কি আছে আর দুদিন পরে উঠে যাবে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু চুড়িগুলো কিন্তু দারুণ বেশ আমার তো খুবই পছন্দের ভাবছিলাম যে আরও কয়েকটা তো নিয়ে যাব বাড়ির জন্য পুরো এগুলো কিন্তু পুরো কাচের চুড়ি যে আওয়াজ শুনেই বুঝতে পারছো তো এখন যাই এখন গিয়ে লাঞ্চটা করে আসি কারণ খিদেও পেয়েছে সেই সকালবেলা পুজো দেওয়ার পরে খেয়ে টেয়েছিলাম তো যাই আগে লাঞ্চটা করে আসি তো আমরা রামগড় ফোর্টে এসেছিলাম তো ছটা অব্দি ভিজিটিং টাইম তো এখন ছটা বেরিয়ে গেছে তো আমরা বেরিয়ে যাচ্ছি তো এবার হয়তো আশিঘাট আমরা যেতে পারি তো এই যে ফোর্টটা ভীষণই সুন্দর একটা ফোর্ট ভীষণই সুন্দর মানে তোমরা দেখে বুঝতেই পারলে এত সুন্দর আগেকার দিনের এত মানে পুরনো এত ঐতিহ্য খুবই সুন্দর এখানকার মিউজিয়ামটা ঢুকেছিলাম বাট মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা অ্যালাও না তাই কোনো কিছু শ্যুট করতে পারিনি তো চলো এবার আসিঘাট যাই আর এই যে গধুলিয়া মোড়ে মানে বেনারসের সব থেকে বিখ্যাত যে চার্ট সেন্টার কাশি চার্ট ভান্ডার এখানে একবার ভিড়টা জাস্ট দেখো কি ফুচকা খাবে আমিও ফুচকা খাবো তো আমরা ঘুরে ঘুরে চলে এসেছি তো এখন একটু ইভিনিং স্ন্যাক্স কিছু খাবো তো এখানে ফুচকা দেখলাম তো ফুচকা খাবো আর মা বাবা পেছনে মা বাবা দাদা চা খাচ্ছে প্রথমে ভেবেছিলাম চা খাবো তারপরে ফুচকা গন্ধ পেয়ে গেলাম তো ট্রাই করে দেখা যাক কেমন হয় তো ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে তারপরে ইনি আবার চা খাবে চাটা কেমন বলো চাটা ভালো দিয়ে করেছে খুব ভালো চা অন্যরকম খেতে মানে এরকম টেস্ট আমি কলকাতায় পাইনি এখানকার চা ভীষণই ভালো আর দুধটা না মানে মানে, মানে, মানে, মানে মোষের দুধের চা খুবই ভালো মানে আমি যদিও খাইনি তো ওরা বলছে নাকি খুবই ভালো লেগে থাকছে লাস্টে একবার আমি একটু ট্রাই মারবো যে ও খাবে ওর কাছ থেকে একটু নেবো তো এরপরে আরও কিছু অনেক অনেক কিছু খাওয়া দাওয়া বাকি আছে চাটা খাওয়া হয়ে যাক তারপরে যাবো এইদিকে চা খাওয়ার পর আমরা সবাই যাচ্ছিলাম দশার সমেত ঘাটের দিকে দশার সমেত ঘাটে তো যাব কিন্তু তার আগে গিয়েছিলাম রাবড়ি খেতে কারণ আজকেই ছিল আমাদের লাস্ট ডে বেনারসে তো রাবড়ি যেটা বেনারসের ভীষণই পপুলার আর সত্যি স্বাদে খুবই সুন্দর তো এটা মিস করতে চাইছিলাম না তাই এখান থেকে আরও একবার খেয়ে খেয়ে নিয়েছিলাম সবাই মিলে এরপরে আমরা দশার সময় ঘাটে গেছিলাম এবং সেখানে গিয়ে তোমরা এখন দেখতেই পারছো বডি ম্যাসাজ শুরু হয়ে গেছে এটা না বেনারসের মানে ট্রেডিশন ঠিক বলবো না মানে এটা এরকম তুমি ঘাটের এখানে আসলে এরকম বডি ম্যাসাজের এখানে মানে অনেক লোকজন এখানে থাকে যাদেরকে তুমি একশো দুশো টাকা দিয়ে এরকম ঘাটের পাশে বসে বেশ একদম সুন্দর একটা হাওয়া মানে একদম ফিল করতে পারবে তুমি ব্যাপারটাকে আর সেদিন ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল তো দাদা ইমন আর বাবা সবাই মোটামুটি বডি ম্যাসাজ করেছিল তো আমি আর মা বসেছিলাম আর গঙ্গার ঘাটটা এতই সুন্দর সত্যি এত শান্তি লাগছিল এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি এখানেই বসেছিলাম এখানে আমরা মোটামুটি দু থেকে তিন ঘন্টা এখানেই বসেছিলাম মানে গঙ্গার ঘাটটা এত সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওয়েদারটাও এত ভালো ছিল যেহেতু লাস্ট দিন তো চলে যাব সবার একটু মনটা খারাপ বাট কি করা যাবে তো এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম দেন গেছিলাম হোটেলের দিকে ট্রিপ শেষ তো কালকে সকাল সাড়ে পাঁচটার সময় এখান থেকে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব সাড়ে সাতটা নাগাদ ট্রেন রয়েছে তো আর কি প্রচণ্ড এনজয় করলাম বেনারস আর ভীষণই সুন্দর একটা স্মৃতি আর অনেক কিছু দেখার রয়েছে ভীষণই ভীষণই সুন্দর মানে কি বলবো মানে আগেকার দিনের যে পুরনো যে ঐতিহ্য সেইগুলো রয়েছে মানে খুবই সুন্দর আর খুব ভালো ঘুরেছি আর আজকের ওয়েদারটা তো ভীষণই সুন্দর আমি এখন বারান্দায় দাঁড়িয়ে রয়েছি হোটেলে প্রচণ্ড ট্রাফিক আমি জানি না যে তোমরা কথাটা শুনতে পারছো কি না তো বেনারস ট্রিপ আমাদের শেষ কালকে সকালে আবার বেরিয়ে যেতে হবে তো এখন গিয়ে প্যাকিং করতে হবে কারণ সব জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে তো এখন গিয়ে প্যাকিং করবো ফ্রেশ হবো খাবো তাড়াতাড়ি শুয়ে পড়বো কিন্তু কালকে তাড়াতাড়ি মানে ভালো মতো একটু না ঘুমালে না কালকে সকালবেলা উঠতে পারবো না তো গাইজ ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর দেখা হবে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে তাদেরকে সবাই ভীষণ ভালো দেখো টাটা